প্রতিদিন উচ্চশিক্ষা কিংবা চাকুরির জন্য রাজধানী সহ বড় শহরমুখী হচ্ছে বিভিন্ন জেলার মানুষ যাদের বড় অংশ অবিবাহিত উন্নত জীবনের স্বপ্ন নিয়ে বড় শহরে এসে বাসা ভাড়া পেতে রীতিমতো স্বপ্নভঙ্গ হওয়ার দশা হয় অনেকে তবে আসার খবরও আছে রাজধানীতে পড়াশোনা কিংবা চাকুরির সন্ধানে আসা অবিবাহিতদের জন্য আবাসনের বিশেষ ব্যবস্থা করেছে সুপার হোম বিডি মাত্র তিনশো নিরানব্বই টাকায় একদিনের প্যাকেজ চোদ্দশো নিরানব্বই টাকায় তিন দিনের প্যাকেজ মাত্র সাতাশশো নিরানব্বই টাকায় সাত দিনের প্যাকেজ মাত্র পাঁচ হাজার চারশো নিরানব্বই টাকায় পনেরো দিনের প্যাকেজ মাত্র সাত হাজার নয়শো নিরানব্বই টাকায় শুধুমাত্র তিরিশ দিনের প্যাকেজ মাত্র পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকায় মান্থলি প্যাকেজ একদিনের প্যাকেজ নেন অথবা মান্থলি সকল প্যাকেজের সাথে পেয়ে যাবেন তিরিশটির বেশি ফ্যাসিলিটিস কারণ আমরা super home invent for bachelor